রমাজান মাসে বিশেষ কিছু আমল রয়েছে প্রথমে আমরা রমাজান মাসে কি কি আমল দিয়ে শুরু করতে পারি প্রতিটা দিন কি কি বিশেষ আমল করতে পারি শুরুতে আমরা এই বিষয়টি জেনে নেব ইংশা টুকরা ভাইরা রমাজান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেসিক লেভেলের যে আমল যেটা দিয়ে আপনি আপনার দিন শুরু করবেন যেটা দিয়ে আপনি আপনার রমাজানের দিনগুলোকে স্টার্ট করবেন এটি হচ্ছে তাহাজুদের নামাজ কিসের নামাজ বলেন কিসের নামাজ জাহাদ তাহাজুদের নামাজ এটা দিয়ে আপনি দিন শুরু করবেন দেখেন অন্য অন্য মাসে অর্থাৎ এখন যেমন চলছে শাহবান মাস আমরা ফজরের সময় ওঠার ওই ক্যাপাসিটি হয়ে ওঠে না যদি কেউ ওঠেও হয়তো বা ফজরের নামাজ পড়তে ওঠে কিন্তু স্পেশালি অন্য কোনো রিজনে আমরা সাধারণত রমাজান মাস ছাড়া অন্য কোনো মাসে আড়াইটার দিকে তিনটার দিকে চারটার দিকে সাধারণত উঠি না কিন্তু রমাজান মাস এমন একটা মাস যেই মাসের ভেতরে সাহরি খাওয়ার জন্য হলেও ঘুম থেকে আগে আগে উঠতে হয় কি হয় না হয় বলেন না কেন হয় কি হয় না উঠতে হয় তো এই সুযোগটা কাজে লাগাবেন সকলেই তাহাজ পড়েই আপনার দিন শুরু করবেন ঠিক আছে ইনশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইভেন আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ বলেছেন যারা প্রকৃত পক্ষের মমিন ইমানদার মুক্তি বান্দা যারা তারা গভীর রজনীতে তার পিঠটাকে বিছানার থেকে আলাদা করে ফেলে অর্থাৎ ঘুম থেকে উঠে যায় এবং তারা আল্লাহ তালার ভয়ে আল্লাহর কাছে উঠে দোয়া করতে থাকে সুবানাল্লাহ পড়ে এটা হচ্ছে প্রকৃতপক্ষের মমিন বান্দার কোয়ালিটি সুরতুসাজদা আয়াত নাম্বার ষোলো আল্লাহ তালা আমাদেরকে তাহাজুদের নামাজের জন্য মোটিভেট করেছেন এজন্য রমাজান মাসে আমরা ট্রাই করব আমাদের দিনটা শুরুই হবে তাহাজুদের নামাজ দিয়ে ইনশা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরার আনহু থেকে বর্ণিত সোহে মুসলিম হাদিস নাম্বার এগারোশো তেষট্টি আল্লাহ তালার হাবিব বলেছেন ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজের নাম হচ্ছে তাহাজুদের নামাজ সুমাল্লা পড়ায় অনেক দামি একটা নামাজ প্রিয় ভাইরা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা ফরজটাই ঠিক মতো পড়ি না তাহাজুদ তো বহুত দূর কি ঠিক কিনা বলেন আমরা ফরজটাই ঠিকঠাক মতো পড়তে পারি না মনে রাখবেন যে ব্যক্তি নফলকে ছেড়ে দেয় সে অটোমেটিক্যালি গ্রাজুয়ালি আস্তে আস্তে সে সুননাথকে ছাড়তে শুরু করে ভালো করে বুঝবেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যারা নফল করতে চায় না তারা আস্তে আস্তে সুন্নত থেকে দূরে আসতে থাকে যারা সুন্নত পড়তে চায় না তারা আস্তে আস্তে ফরজ থেকে দূরে হটতে থাকে ঠিক কিনা নামাজের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে এজন্য আপনি যদি তাহাজুদের নামাজ পড়তে শুরু করেন সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এইটা যে ব্যক্তি তাহাজুদ পড়ে বিশ্বাস করেন তার ফরজ নামাজ মিস পায় না সোহানুল্লাহ পড়লেন না কেন মিস পায় না যে ব্যক্তি যখন সবাই ঘুমায় আছে তখন সেই ব্যক্তি উঠে তাহাজুদের নামাজ পড়ছে সেই ব্যক্তি কি ফরজ নামাজ মসজিদে এসে পড়বে না বলেন না কেন পড়বে কি পড়বে না ডেফিনেটলি পড়বে এজন্য সকলেই ট্রাই করবেন রমাজান মাসে আপনার দিনটা শুরু হবে তাহাজুদের নামাজ দিয়ে ইনশা দুই নাম্বার রমাজানের স্পেশাল আমল হচ্ছে সাহরি এটার নাম কি সাহরি সাহরি আপনি খাবেন অনেকে দেখা যায় যে ঘুম থেকে উঠেই না ফজরের নামাজও পড়ে না বান্দা একেবারে পাক্কা রোজাদা ইমানদার রোজাদা আছে না নাই বলেন না কেন আছে না নাই আছে বাংলাদেশে অনেক আছে পাঁচ অক্ত নামাজ ভুলেও পড়ে না কিন্তু রোজা রাখে একেবারে মারাত্মক রোজা আচ্ছা বলেন যেই রোজায় নামাজ নাই সেই রোজার কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে কথা আপনাদের আওয়াজ নাই বলেন আছে উত্তর করতে হবে তাহলে না ভিতরে বসবে যে আপনি কি বলছেন আমি কি বলছি বুঝতে হবে এজন্য আপনি ট্রাই করবেন সাহারির নাম সাহারিটা খাবেন ইভেন সাহরি যে ব্যক্তি খায় রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন এই সাহরির ভেতরে আল্লাহ তালা আলাদা একটা বরকত রেখে দিয়েছেন সুমানুল্লাহ পড়েন সাহারি যে ব্যক্তি খায় এবাদত করতে সে ব্যক্তি প্রফুল্লত অনুভব করে এবং তার ভেতরে আল্লাহ তালা নিজে থেকেই কুদরতি একটা শক্তি তার ভেতরে ঢুকিয়ে দেয় সুমানুল্লাহ পড়ে এজন্য আমাদের দ্বিতীয় আমলটা হচ্ছে আমরা সাহরি দিয়ে শুরু করব ঠিক আছে ইনশাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার রমাজানের স্পেশাল একটি আমল হচ্ছে ইন এভরি সিঙ্গেল ডে আপনি যখন নামাজ পড়বেন এটা হবে জামাতের সাথে এটা কিসের সাথে হবে বলতে হবে কিসের সাথে হবে মনে রাখবেন একা একই নামাজ পড়া আর জামাতের সাথে নামাজ পড়া আসমান আর জমিন কা ফরক যে ব্যক্তি একা একা নামাজ পড়ে আর যে জামাতের সাথে পড়ে তাদের দুই দুইজনের মাঝে একটা ব্যবধান আসনা নাই সকলেই ট্রাই করবেন যে রমাজান মাস অন্তত পক্ষে যতটুকু পারা যায় অ্যাজ আপনি ট্রাই করবেন আমার প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আমি বা জামাত আদায় করবো ইনশা আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে প্রণামিত চার নাম্বার যে বিষয়টি আপনি ফলো করবেন রমজান মাসে সেটি হচ্ছে ফজরের নামাজের পরে মুক্তা সেলাম বা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবেন না অনেকে দেখা যায় ফরজ নামাজটা মানে ফজরের নামাজটা কোনো মতে ঢুলে ঢুলে আসে পড়তে ঢুলতে ঢুলতে আসে সেজদায়ও ঘুমায় রুকুতেও ঘুমায় কোনো মতে সালামটা ফিরাই দিয়া শেষ দ্য গেম ইজ ওভার আসা নাই না এটা করবেন না একটু স্ট্রং হন as a Muslim you have to be strong you have to be strong man শক্তিশালী হতে হবে মরা মুসলমানদের কোনো কাজ হবে না ছেলে কণ্ঠে কিনা শক্তিশালী হতে হবে এই জন্য ফজরের নামাজের পরে সকলে ট্রাই করবেন এশরাকের নামাজ পড়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ সকলেই পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুক আমিন